काजोल आकबू आज शाम दिए तुम्हारे ताजल लाकू ওরা তারাগুলো কাঁদেবে তোকে বলবো তুই কে আমার আয় না সাথে চলবো